হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি ওপেন নেচার শোতে যেমনটা কথা দিয়েছিলাম যে আজকের শো আমরা একটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে কথা বলবো কিন্তু সেটা হবে প্রকৃতির সাথে এবং প্রকৃতির আপনারা জানেন বাংলাদেশের দক্ষিণবঙ্গ দক্ষিণ পশ্চিমবঙ্গের সবচেয়ে সৌন্দর্যের একটা জিনিস হচ্ছে সুন্দরবন আমরা এখন সেই সুন্দরবনের পাশে আছি এবং এখান থেকে আপনাদের সাথে কথা বলবো সুন্দরবন দেখতে দেখতে সুন্দরবনের সাথে আজকের টপিক্সের কোনো মিল নেই আজকে আমরা মেইনলি এক কথা বলতে চলেছি আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ বর্তমানে আমাদের দেশের ফাইন্যান্সিয়াল অবস্থা এবং তার সাথে সাথে আমরা এই বিষয়টা নিয়ে কেন কথা বলবো ফাইন্যান্সিয়াল অবস্থাটা নিয়ে কেন কথা বলবো কারণ ফ্রিল্যান্সিংয়ের গুরুত্বটা কি আছে বৈদেশিক মুদ্রা অর্জন করার গুরুত্বটা কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এর সাথে কি মিল কেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের ফ্রিল্যান্সার হওয়ার জন্য চেষ্টা করা উচিত সেই বিষয়টার সাথে কি মিল এটা যুক্তিযুক্ত একটা ব্যাখ্যা আমরা তৈরি করার চেষ্টা করব আশা করছি যে ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে ফ্রিল্যান্সিংয়ের উপরে আপনারও আগ্রহ তৈরি হয়ে যাবে এবং আপনি চেষ্টা করবেন যেন আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারেন আশা করছি যে আমি আমার যতটুকু রিসার্চ আছে আমি কোনো গবেষক নই তবে আমি এটা নিয়ে চেষ্টা করি গবেষকদের যেসব মতামত আছে যেসব থিসিস আছে সেগুলো নিজে পর্যালোচনা করার নিজের জন্য এবং নিজের লাইফে প্রয়োগ করার আর সেই সাথে সাথে সেগুলো আপনাদের সাথেও শেয়ার করি যাতে যদি আপনাদের থেকে একজন আরও কিছুটা উপকার হয় তো মনে করছি যে আমার ভিডিও তৈরি করা সার্থক হবে আর বিশেষভাবে আজকে হচ্ছে আমরা কথা বলবো আপনারা জানেন আমার চ্যানেলে সাধারণত ক্রিপ্টো কারেন্সি যেটা ডিজিটাল মুদ্রা আছে সেটা নিয়ে আমি কথাবার্তা বলি এই জায়গা থেকে আমি কথা বলবো ওয়েব থ্রি অর্থাৎ ব্লক চেইন ডেভেলপার যেটা আছে আমরা এই ব্লকচেন ডেভেলপমেন্টের সাথে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট কিভাবে জড়িত এবং আমরা ইচ্ছা করলে কি করে এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একজন ব্লকচেন ডেভেলপার হতে পারেন তাহলে বর্তমান প্রেক্ষাপটে কি কি সুবিধা হতে পারে দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি এখানে আপনি কি প্রভাব বিস্তার করতে পারেন আপনার ব্যক্তিগত অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য আপনি কি কি অবদান রাখতে পারেন এবং কিভাবে নিজে ডেভেলপড হতে পারেন নিজের ফ্যামিলিকে ডেভেলপ করতে পারেন এবং এটার সম্ভাবনা কতটুকু এইসব সামগ্রিক বিষয় নিয়ে আমার আমার যতটুকু মেধা আছে যতটুকু জ্ঞান আছে সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেষ্টা করব এর মধ্যে অনেক ভুল ত্রুটি হবে কারণ আমি আগেই বলেছি আমি এসব বিষয়ে খুব এক্সপার্ট কেউ নই আমি শুধু নিজের জন্য যেটা রিসার্চ করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভুল হলে নিশ্চয়ই আপনারা গঠনমূলক সমালোচনা কমেন্টে করবেন আর যদি এর মধ্যে কিছু আপনাদের ভালো লাগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অনেকে ভিডিও দেখছেন আমার ভিডিও থেকে অনেকে বিভিন্ন উপকার হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওতে আপনারা একটা লাইক করতে ভুলে যান শুধু কয়েক সেকেন্ডের মাত্র কাজ তাই দয়া করে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাই হোক অনেক কথাবার্তা কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছি আমরা একটু সুন্দরবন দেখব আজকে কথা ছিল সুন্দরবন দেখাবো আপনাদের সেটা হচ্ছে না একটু সুন্দরবন দেখতে দেখতেই কথা বলবো ডাচ ডিজিজ ডাচ ডিজিজের নাম আপনারা অনেকে হয়তো এর আগে শুনে থাকবেন অনেকে হয়তো শুনেননি এটা নতুন মনে হচ্ছে তবে এটা একটা অর্থনৈতিক রোগ এই রোগটার কথা প্রথম একটা পত্রিকা পত্রিকার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না যদি আমি পেয়ে যাই তাহলে স্ক্রিনে কোথাও আপনাদেরকে দিয়ে দেবো একটা পত্রিকা প্রথমেই নামটা নিয়ে আসে সেটা হচ্ছে উনিশশো সালে আমি যদি ভুল না করি নেদারল্যান্ডস যখন একটা বিষয়ের উপরে খুব ঝুঁকে পড়ে তাদের অর্থনীতি সেটা হচ্ছে যতদূর আমার মনে পড়ছে গ্যাসের উপরে নেদারল্যান্ডসের তখন ভালো গ্যাস উৎপাদন হচ্ছিল এই জন্য তাদের অর্থনীতি কিন্তু ওই গ্যাসের উপরে ঝুঁকে পড়লো গ্যাসের উপরে ঝুঁকে পড়ার প্রেক্ষাপটে কি হলো তাদের অন্যান্য যে কাজগুলো সেটা ক্রমে বন্ধ হতে থাকলো সেটাতে বিনিয়োগ কমতে থাকলো সেটাতে শ্রমের বিনিয়োগ কমতে থাকলো ফলে সেটা আস্তে আস্তে বন্ধ হতে থাকলো এদিকে কিন্তু এইটটি পার্সেন্ট ঝুঁকে গেল গ্যাসের উপরে অর্থাৎ এইখানে এই ডাস্ট ডিজিজ বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে কোনো দেশের অর্থনীতি কোনো একটা খাতের উপরে যদি এইট্টি পার্সেন্ট ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে সেটাকে বলে ডাস্ট ডিজিজ এই ডিজিজটার ফলে কি হয় ওই একটা সেক্টর সেক্টর উন্নত হতে থাকে কিন্তু একটা সময় দেখা যায় অন্যান্য সেক্টর কিন্তু মৃত্যু ঘটছে অন্যান্য সেক্টরের ক্ষতি হচ্ছে মৃত্যু ঘটছে আপনি যদি শুধু টাকা ইনকাম করতে থাকেন এদিকে আপনার যদি খাদ্যশস্যের উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন ব্যবস্থাটা কী হবে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের যে অর্থনীতি এটা মেইনলি হচ্ছে আমাদের পোশাক শিল্পের উপর নির্ভরশীল যদি আপনারা নাও জেনে থাকেন কেউ কেউ তাহলে এটা একটু গুগলে সার্চ করবেন আপনারা বুঝতে পারবেন এবং প্লাস মাইনাস এইট্টি পার্সেন্টই আমরা প্রায় পোশাকের উপরে নির্ভরশীল এখন আপনি চিন্তা করুন এখানে অবশ্য আমাদের কিছু বাড়তি সুবিধা আছে কারণ আমাদের গভর্নমেন্ট কিছু বাড়তি কাজ করেছে যেটার জন্য আমাদের হয়তো এখনই ডাস্ট ডিসিজের সম্মুখীন হতে হবে না তবে হবেই যে না এরকম কিন্তু নয় যে কোনো সময় ডাস্ট ডিসিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বাংলাদেশের রয়েছে কারণ এই এই যে পোশাক খাতটা আপনারা মনে করুন হঠাৎ করে বলা হলো কোনো দেশ বলল মনে করুন যে কোনো একটা দেশের উপরে আমরা নির্ভরশীল যে আমাদের বেশিরভাগ পোশাক উৎপাদন হয়ে সেখানে যায় তখন সেই দেশ আমাদেরকে বলল যে আমি আর পোশাক নিব না এদিকে আমরা তো অন্যান্য খাতে খুব ডিপেন্ডেন্ট না তাহলে চিন্তা করে দেখুন কি ঘটতে পারে ব্যাপারটা এখন এই ডান্স ডিসিজ কাটিয়ে উঠতে গেলে আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে তার আগে আমি আরেকটা বিষয়ে একটু কথা বলি আপনারা হয়তো জানেন জানেন বর্তমানে ডলারের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে আমাদের টাকার এগেনস্টে ডলার কিন্তু অনেক বেশি প্রাইসে চলে গেছে আপনারা জানেন এখন খোলা মার্কেটে একশো পনেরো একশো বিশ পর্যন্ত ডলার বিক্রি হতে দেখা যাচ্ছে যদিও ওভারঅল রেট কম আছে মানে মোটের উপরে রেটটা এই এত দূর না কিন্তু রেট বেড়েছে এখন চিন্তা করুন আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা যদি মনে করি ওফ এটা তো খুবই ভালো হলো যে ডলারের রেটটা বেড়ে গেল তাহলে আমি এখন অল্প ডলার ইনকাম করে অনেক বেশি টাকা এখান থেকে প্রফিট করতে পারছি এখন চিন্তা করুন ডলারের এগেনস্টে টাকার মান বাড়লে কি হয় ডলারের এগেনস্টে যখন টাকার মান বাড়ে অর্থাৎ আপনি একটা একটা ডলার কিনতেছেন আশি টাকা দিয়ে আর সাপোজ এখন আশি টাকা দিয়ে কিনতেছেন ধরে নিন আশি টাকা দিয়ে কিনতেছেন এটা আপনার টাকার মান বাড়লো এবং একটা ডলার আপনি কিনলেন সত্তর টাকা দিয়ে এখানে কি হচ্ছে আপনি এখন চিন্তা করবেন যে আমি একটা মোবাইল ফোন কিনবো তাহলে আমি আগে এই মোবাইল ফোনটা আমার দশ ডলার দিয়ে কিনতে হতো সেখানে আমার <laughs> দশ ডলার দিয়ে কিনতে হলে আমার নয়শো টাকা যেত যখন নব্বই টাকা রেট ছিল এখন টাকার মান বেড়েছে তাই ডলার রেট আশি টাকা তাহলে এখন সেই ফোনটাই আমার আমি কিনতে পারছি আশি টাকা দিয়ে একটা বিদেশি ফোন তাহলে আমি এখন সেই ফোনটাই কিনবো আমার দেশের যে কোম্পানি আছে সেখান থেকে আমি মোবাইল কিন্তু আর কিনবো না তাহলে কি হলো আমার দেশীয় কোম্পানি কিন্তু এই যে তাল মিলিয়ে দামটা কমাতে পারছে না ডলারের দাম আমাদের আমার টাকার এগেনস্টে ডলারের দাম বেড়েছে ফলে ওই দেশের যে প্রোডাক্টটা সেটা আমি কমে পাচ্ছি কিন্তু আমার দেশে ওই নব্বই টাকার মোবাইলটা কিন্তু আমার দেশের কোনো কোম্পানি আশি টাকায় তৈরি করতে পারছে না তাহলে আমাকেও আশি টাকায় দিতে পারছে না আমাকে যেহেতু আশি টাকায় দিতে পারছে না প্রতিযোগিতার বাজারে তারা টিকতে পারছে না তারা যখন প্রতিযোগিতার বাজারে টিকতে পারছে না কিছুদিন তারা চেষ্টা করছে লস করে প্রোডাক্ট মার্কেটে সেল করার এবং তারপরে একটা সময় তারা লস করতে করতে এক সময় তারা তাদের কোম্পানি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে ফলে কি হচ্ছে অনেক মানুষ কর্মসংস্থান হারাচ্ছে দেশে বেকারত্বের হার বাড়ছে উৎপাদন বন্ধ হচ্ছে ফলে কর বন্ধ হচ্ছে ফলে নানান দিকের অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে আপনি কি হলো আলটিমেটলি আপনি একটা ফোন ব্যবহার করলেন ঠিকই এক হাজার টাকা কমে কিন্তু এদিকে দেশের কোটি কোটি টাকা কিন্তু লস হয়ে গেল কোটি কোটি জনশক্তি কিন্তু বেকার হয়ে গেল তাহলে আবার অন্যদিকে দেখুন যখন টাকার এগেনস্টে ডলারের দাম কমছে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে এখানে কি হবে আমরা অনেকগুলা করে টাকা পাচ্ছি যারা আমরা ডলার ইনকাম করছি বা বিভিন্নভাবে নিয়ে আসছি অনেকভাবে কিন্তু ডলার ইনকাম করছি তাহলে এই যে ডলারটা আমরা ইনকাম করছি এই যে টাকা আমাদের দেশে আসছে এতে কি হচ্ছে বাইরে থেকে আমরা যেটা আমদানি করছি আমরা যে প্রোডাক্টটা আমদানি করছি আমদানি খরচ কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে আমদানি আমরা এর আগে যদি এক ডলার দিয়ে একটা সাপোজ একটা শার্ট কিনছিলাম সেই শার্টটা এখনও যদি আমাকে এক ডলার দিয়ে কিনতে হয় আগে আমার ওই এক ডলার কিনতে গেলে দিতে হচ্ছিল নব্বই টাকা আর এখন কিন্তু আমার এক ডলার দিয়ে কিনতে হলে দিতে হচ্ছে একশো দশ টাকা অথবা বিশ টাকা তাহলে চিন্তা করুন যে বাড়লেও সমস্যা কমলেও সমস্যা মাঝখানে রাখতে হবে এটা আমি জাস্ট কয়েকটা টিপস আপনাদের দিলাম এছাড়া অনেক অসংখ্য কারণ আছে আপনারা যদি এটা নিয়ে একটু রিসার্চ করেন তাহলে এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে এখান থেকে একটা দেশের দেউলিয়া হওয়া সম্ভব বুঝতেই পারছেন আপনারা দেউলিয়া হওয়া মানে কিন্তু সেই দেশের দুর্ভিক্ষর দিকে সেই দেশে গিয়ে যাওয়া সো এখানে আমাদের একটা অবদান আছে আমরা যদি আপনি যদি একবারও চিন্তা করে থাকেন যে আপনার হচ্ছে ফ্রিল্যান্সার হওয়া দরকার আপনি ফ্রিল্যান্সার হতে চান বৈদেশিক মুদ্রা অর্জন করতে চান সেটা দেশের জন্য একটা বড় কিন্তু ক্রেডিট হতে পারে কি করে আপনি বর্তমান পরিস্থিতি দেখুন আপনারা যারা আমার চ্যানেল দেখেন ক্রিপ্টো দেখেন এই ক্রিপ্টোটা হচ্ছে ব্লক চেইন নির্ভর ব্লক চেইন এখন বর্তমান বিশ্ব কিন্তু কিছুদিনের মধ্যে ব্লক চেনের শাসনে চলে যাবে ব্লক চেনের আন্ডারে কিন্তু বর্তমান বিশ্ব চলে যাবে ব্লক চেনই ফাইন্যান্সিয়াল যে বিষয়টা তার fifty plus percent blockchain maintain করবে ব্লক চেনের মাধ্যমে চলবে তাহলে চিন্তা করে দেখুন আপনি যদি এখন থেকে একজন ব্লক চেইন ডেভেলপার অনেক ফ্রিল্যান্সিং অনেক কিছু করা যায় আপনি যে কোনো কিছু করলেই দেশের অর্থনীতিতে আপনি অবদান রাখতে পারবেন আমি বলছি না কোনোটাই ভালো না তবে ব্লক চেইন ডেভেলপমেন্টের সম্ভাবনাটা সামনে কিন্তু অনেক বেশি আমি ব্লক চেইন ডেভেলপার নই আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি আর কি সবে মাত্র আমিও যারা আপনারা ভিডিও দেখছেন আপনাদের মতোই আমিও শিখতে চেষ্টা করছি এবং আপনাদেরকেও বলছি যদি সম্ভব হয় আপনারা ব্লক চেন নিয়ে একটু ঘাটাঘাটি করুন ব্লক চেন ডেভেলপমেন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করুন তারপর যদি মনে করেন যে আপনার ইন্টারেস্ট আছে এটার প্রতি আপনি এটাতে কাজ শুরু করতে পারেন আমি একটু প্রাথমিক ধারণা দিই ব্লক চেইন হচ্ছে কতগুলো ব্লককে আপনারা ব্লক দেখেছেন চার কোনো টাইপের হয় এখানে এই যে এই ধরনের কিছু ব্লক এই ব্লককে চেইনের মাধ্যমে এই এই যে যে চেনগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের চেনের মাধ্যমে জুড়ে দেওয়া অর্থাৎ লেনদেন আপনি যখন করবেন এই লেনদেনটা শুধু ডিসেন্ট্রালাইজ অর্থাৎ আপনি আর যে যার যে দুইজনের মাধ্যমে লেনদেনটা সংগঠিত হচ্ছে তাদের মধ্যেই একটা প্রসেস থাকবে সেই প্রসেসটাকে আপনি এই ব্লক থেকে ওই এই ব্লকে একটা লেনদেন করলেন এখান থেকে আপনার এই সমস্ত যে ব্লকগুলোর সাথে চেনগুলো জুড়ে আছে সমস্ত ব্লকে তথ্যটা আপডেট হয়ে যাবে এবং যে ব্লক থেকে আপনি ট্রানজ্যাকশানটা করলেন এই ব্লকটা লক হয়ে যাবে যেন এখানে এই হিস্ট্রিটা আর এডিট না করা যায় এটা হচ্ছে ব্লক চেন এই ব্লক চেনের মাধ্যমে বর্তমানে হিউজ পরিমাণ লেনদেন হচ্ছে এটা আপনারা জানবেন যে সাতোশি নাকামতো নামক বিটকয়েনের কথা যখন আসে ডিজিটাল কারেন্সি বলতেই আমরা প্রথমত বিটকয়েনকে বুঝি সাতোশি নাকামতো নামক কেউ বা কয়েকজন ব্যক্তি কাল্পনিক কোনো চরিত্র যিনি যাকে এখনও খুঁজে পাওয়া যায়নি বা যার যে এখন প্রকাশ্যে আসেনি তারা বা তিনি এই প্রথমেই ব্লকচেন ধারণাটা নিয়ে আসে এবং সেই থেকেই ব্লকচেন কিন্তু দিন দিন ডেভেলপ হচ্ছে শুধু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে না এখন সমস্ত হিসাব নিকাশ যা কিছু আছে আস্তে আস্তে আস্তে আস্তে সব কিন্তু ব্লকচেন নির্ভর হচ্ছে এত কথা বলার কারণ হচ্ছে ব্লকচেন ডেভেলপমেন্টের প্রতি ইন্টারেস্ট বাড়ানো আমাদের দেশে কারণ বাইরের বিশ্ব খুব দ্রুত এগিয়ে যাচ্ছে ব্লক চেন ডেভেলপমেন্টে আমরা পেছনে থেকে যাচ্ছি এরপরে দেখা যাবে যে যখন আমাদের আমাদের দেশে এইসব নিয়ে রিসার্চ শুরু হবে আমাদের দেশে আপনারা জানেন যে ক্রিপ্টো এখনও বৈধ নয় সো যখন এগুলো বৈধ হবে তখন হয়তো আমাদের দেশের ইয়ং জেনারেশন এটা নিয়ে রিসার্চ করা শুরু করবে এটা নিয়ে কাজ শেখা শুরু করবে তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে এখন যেহেতু ক্রিপ্টো বৈধ নয় আমরা এখন ক্রিপ্টো নিয়ে কাজ করব না আমরা গভর্নমেন্টকে রেসপেক্ট করি তাই আমরা গভর্নমেন্টের নিয়ম ভঙ্গ করব না তবে আমরা এখন কিন্তু ব্লক চেন ডেভেলপমেন্ট নিয়ে চর্চা করতেই পারি এটা নিয়ে চর্চা করতে থাকি এবং অদূর ভবিষ্যতে এই সিস্টেমটাকে যখন আমাদের গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে তখন আমাদের এই শিক্ষাটাকে আমরা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব কতটুকু বুঝতে পারলেন আজকে ভিডিও থেকে আমার কি কি ভুল রয়েছে কথার মধ্যে যেহেতু আমিও এই বিষয়ে ব্লক চেন ডেভেলপমেন্ট বিষয়ে একজন স্টুডেন্ট জানাবেন কমেন্টে অবশ্যই আর সেই সাথে সাথে সুন্দরবন দেখতে ফিজিক্যালি আসার আমন্ত্রণ রইল আরেকবার একটু আমরা সুন্দরবনটা দেখব সুন্দরবনের মধ্যে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাতে ভুলবেন না আর সেই সাথে সাথে দাওয়াত তো আপনাদের দিয়েই দিয়েছি আপনারা কে কে আসতে চান কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের সাদর আমন্ত্রণ থাকছে সুন্দরবন দেখার তো আজকে এই পর্যন্তই শেষ করছি কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন